আসসালামু আলাইকুম my dear viewers and watchers আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি শহীদুল ইসলাম আপনাদের সাথে আছি দু হাজার বিশ একুশ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের ব্যাখ্যাসহ সমাধান নিয়ে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিওগুলো আপনারা পান আমরা শুরুতেই প্যাসেজটি পড়ে নিব Today, there are nearly uh, 8 billion people living in the world, and every year the number is increasing. Feeding their fast growing populations is one of the biggest challenges for most countries in Africa and Asia. Scientists, agricultural experts, and planners have to discover new ways to produce more food. one possible way is to bring more land under cultivation. This can be done in places where there is a lot of land not used for agriculture. In many countries, however, arable land is scarce and whatever is available is needed for the other, other purposes. For example, expanding cities and setting up industries. A second way is to make use of new types of seeds to produce more food. Already a number of new strains of berry and wheat have been developed in different parts of the world. তো আমার মনে হয় যে আমরা প্যাসেজটা পড়ে কিছু একটা বুঝতে পেরেছি আমি এখন বাংলা করতে যাচ্ছি না আমার মনে হয় তোমরা সবাই এটা বাংলা করে ফেলেছ জাস্ট প্রশ্ন সমাধান আমরা চলে যাবো দেখো in the passage the word planners refers to the those connected with এই যে নিচে যে চারটি অপশন আছে যে কোনো একটি অপশনের সাথে কানেক্টেড আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো অলরেডি আমি মার্ক করে দিয়েছি ল্যান্ড ম্যানেজমেন্ট যারা হচ্ছে জমি নিয়ে গবেষণা করে এবং জমিগুলোকে জমিগুলোর ব্যাপারে কী পদক্ষেপ নিলে আমরা ফুড প্রোডাকশনটা বাড়াতে পারবো এই নিয়ে যারা কাজ করে তারা আমার মনে হয় যে প্ল্যানার্স যে তাদের সাথে ল্যান্ড ম্যানেজমেন্টের একটা সম্পর্ক রয়েছে সুতরাং uh, we can say B number option is correct. Number two, according to the passage, an effective way to face the challenge of food shortage is by এখানে মার্ক করে দিয়েছি পোস্টের যে অ্যান্সারটা হবে helping agricultural scientist to produce new types of seeds তিন নম্বরে চলে যাও the word arable actually arable means হচ্ছে চাষাবাদ যোগ্য তাই না তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কাল্টিভেবল কাল্টিভেবল মিনস চাষাবাদযোগ্য কাল্টিভেবল মিনস চাষাবাদযোগ্য সুতরাং এখানে কাল্টিভেবল অ্যারাইবল আর the similar is the similar চার নম্বরে চলে যাও choose a suitable title for the passage from following options তো এখানে যদি আমরা টাইটেল খুঁজতে যাই তাহলে অবশ্যই চারটে অপশনের মধ্যে বি নাম্বার অপশনটা কারেক্ট হবে how to feed a fast growing population পাঁচ নম্বরে চলে যাই the passage implies that one চারটি অপশন রয়েছে যে প্যাসেজের মধ্যে কি নিহিত রয়েছে তো দেখো এখানে সি নাম্বার অপশনটা correct it is possible to discover new strains of paddy and wheat আচ্ছা আমি এখানে আমার আমার মতে আমি প্রশ্নগুলো বের করে আমার মনে হয়েছে আমি কারেক্ট দিয়েছি তারপরেও তোমাদের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন থাকতে পারে তোমরা অবশ্যই যদি ভিন্নতা খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো ছয় নম্বর প্রশ্ন চলে যাও হি মেড হিজ চিলড্রেন এখন কি হবে দেখো doing to do do done এখানে একটা বিষয় দেখো যে আমরা যদি পজিটিভ ভার্বের ব্যবহার জানি পজিটিভ ভার্ব কি যে make let help have get তাই না এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব সেক্ষেত্রে আমরা এখানে মেড পেয়েছি ফার্স্ট ফর্ম মেকের তো এখানে দেখো subject plus make plus someone plus verb one সেক্ষেত্রে আমরা এখানে ডু ভার্বটা দিয়ে দিতে পারি তো এখানে নিঃসন্দেহে মনে রাখো যে ডু ভার্ব এখানে কারেক্ট সাত সাত নম্বরে চলে যাও I always carry an umbrella in case আমি সর্বদাই ছাতা বহন করি ইন কেস যদি ইট রেইনস যদি বৃষ্টি হয় আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সে সবসময় ছাতা নিয়ে ঘোরাফেরা করে সেক্ষেত্রে আমরা বি নাম্বার অপশনে কারেক্ট দিতে পারি ইট রেইনস আটে চলে যাও the policeman asks the victims of a theft মানে ভিকটিমকে জিজ্ঞেস করেছে যে হোয়াট ডিড ইউ এখানে দেখো চারটা অপশন আছে কি হবে হোয়াট ডিড ইউ লস এখানে কি হারিয়েছে এখানে দেখো যে আমরা যদি পাস্ট ইন্ডিভিজুয়াল টেন্সে যাই সেটার প্রশ্নগত বাক্যে অথবা নেগেটিভ বাক্যে যদি যাই তাহলে ভার্ব কিন্তু ওয়ান হয় এখানে লস আমরা দিব না অরিজিনাল হচ্ছে লুজ হবে এল ও এস ই লুজ আর এগুলো আমরা দিব না কারণ লস মানে এখানে ক্ষতি লাভ হচ্ছে লাউজ হচ্ছে তোমার যে আমরা লাউজ লাইস মানে উকুন বলতে পারি তাই না উকুনের প্রেজেন্ট তোমার হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর লুজ মানে তো বুঝতে যে ঢিলা তো সেক্ষেত্রে আমরা কি হারিয়েছি জিজ্ঞেস করছি যে তুমি কি হারিয়েছো সেক্ষেত্রে অবশ্যই হারানোর ইংলিশ লস সেক্ষেত্রে আমরা লস দেবো এখানে লস এখানে কারেক্ট অ্যান্সার আমরা নয় নম্বর অপশনে চলে যাই which is the correct translation of যারা অলস তারা চিরকাল পিছনে পড়ে থাকে তাহলে দেখো এখানে <clears throat> যারা অলস তাহলে দোজ হু মানেই হচ্ছে যারা আর লেজি যারা অলস আর always at the back at the back মানে পিছন তো সবচাইতে আমার মনে হয় যে মানে আমার কাছে অনেকেই কনফিউশন করবে হচ্ছে those who are lazy are always left behind আর একটা আছে those who are lazy at the back forever মানে চিরকাল তারা পেছনে পড়ে থাকবে তো এই দুইটার মধ্যে অনেকের মধ্যে সন্দেহ লাগতে পারে আমার কাছে মনে হচ্ছে বি নাম্বারটা কারেক্ট লেফট বিহাইন্ড মানে পিছনে পড়ে থাকা যার কারণে আমি দুই নাম্বারটা কারেক্ট দেবো এখানে মানে বি নাম্বার অপশনটা correct Those who are lazy are always left behind. Which of the following sentence is correct? এখানে দেখো যে দশ থেকে এগারো দশ এবং এগারো নাম্বার প্রশ্নটা কারেক্ট করতে হবে দেখো এখানে যদি চারটা অপশন দেখো কি হয় she accused the man of stealing her phone she accused the man for stealing her phone she accused the man by stealing her phone she accused the man to steal her phone তো আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়ি তোমরা যারা ইন্টারমিডিয়েট অবশ্যই পড়েছো অ্যাডভান্স বই পড়েছো নজরুল বই পড়েছো তো ওখানে কিন্তু দেখো একাজের সাথে কিন্তু একটা অফ থাকে প্রিপারেশন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হিসেবে সেক্ষেত্রে আমরা অফ দিতে পারি আর অফের পরে কিন্তু কি হয় ভার্ব আইনটি হয় আর অ্যাকাজড অফ মানে হচ্ছে অভিযুক্ত করা তাহলে আমরা বলতেই পারি এখানে এক নম্বর অপশনটা কারেক্ট তোমরা নিঃসন্দেহে চোখ কান বুঝে এক নম্বর অপশন দিয়ে যাও এটাই হচ্ছে কারেক্ট এই নাম্বার অপশনটি কারেক্ট আমরা এখন এগারো নম্বর প্রশ্নে চলে যাব দেখো এখানে সবগুলো প্রশ্ন পড়ে আমরা যেটা পাবো যে অ্যাজ ওয়েল অ্যাজ তো সেক্ষেত্রে তোমাদের রাইট ফ্রম দ্য ভার্বে তোমরা পড়েছো যে as well as along with together with accompanied with accompanied by এইগুলো যদি থাকে এইগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে তো এখানে দেখো যে প্রথম সাবজেক্ট আলামিন আছে দ্বিতীয় সাবজেক্টও ওই সুমন আছে দুইটাই কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো সেক্ষেত্রে আমাদের ভার্ব অবশ্যই ওয়ান্স ওয়ান্স হবে আর ওয়ান্স হবে টু প্লে অবশ্যই হবে once to play in the team তো দেখো এদিকে কিন্তু সেরকম নাই যে ওয়ান্ট আছে তারপরে তোমার হচ্ছে বোথ ওয়ান্ট আছে এগুলো দরকার নাই আবার কি আছে যে ওয়ান্টিং আছে এগুলো তো হয় না হ্যাঁ তো সব মিলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার আমরা এ নাম্বারকে কারেক্ট অ্যান্সার দিতে পারি এখন চলে যাও বারো নম্বরে choose the pair that best expresses the relationship similar to the one given in capital letters তো দেখো এখানে প্রত্যেকটা পরীক্ষাতে অ্যানালজি আসতে মানে সাদৃশ্য এই সাদৃশ্য করার একটা কোশ্চেন থাকছেই তো এখানে দুইটা দেওয়া আছে ট্রি ট্রির সাথে রুটের যেমন সম্পর্ক তোমাকে এই যে চারটা অপশন থেকে সেটা বের করে নিতে হবে তো আমরা যেহেতু পঁয়ত্রিশটা প্রশ্ন সেক্ষেত্রে আমরা সবগুলো অ্যানালাইসিস করব না জাস্ট কারেক্ট অ্যান্সারটাই দিব দেখো এখানে যে ট্রি ট্রি মানে জাস্ট একটা গাছ এবং তার মূলটা কি রুট রুট হচ্ছে তার মূল মানে এক কথা নিচে থাকে সেখানে দেখো চারটা অপশনের মধ্যে আমরা একটা অপশন পাবো বিল্ডিং বিল্ডিং হচ্ছে দেখো যে তার একটা গঠন আর কি তার শরীর বডি বলতে পারি আমরা আর ফাউন্ডেশন ফাউন্ডেশন কি নিচে থাকে তাই না নিচ থেকে ফাউন্ডেশন দিয়ে তৈরি হয় আবার সেম রুট থেকে মানে গাছ বড় গাছের রূপান্তরিত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর সাথেই সম্পর্ক রয়েছে এগুলো আমি দেখেছি এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে আমরা এ নাম্বার অপশনটি কারেক্ট দিতে পারি ওকে তেরো নম্বরে চলে যাও find the correct spell word তো দেখো এখানে প্রত্যেক পরীক্ষাতেই স্পেলিং মিস্টেক থাকে তো সেইগুলো যদি তোমরা পড়ে থাকো অ্যাকোমোডেশন একটা এক কমন ওয়ার্ড যেটা তোমরা অনেকগুলো প্রশ্ন ব্যাংক হয়তো পড়েছো তার মধ্যে বেশিরভাগ এই ওয়ার্ডটা পেয়েছো সেটা দেখো অ্যাকোমোডেশন এই double C O double M O D এই জি আই এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার তো এটা একদম নিঃসন্দেহে ধরে রাখো যে সি নাম্বারটা কারেক্ট আচ্ছা চোদ্দ নম্বর অপশনে আমরা চলে যাচ্ছি দেখো my mother dash TV news every night এখানে এভরি নাইট মানে প্রতি রাতেই আমার মা টিভি নিউজ দেখে এটা বুঝতেই পারছেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভ হবে সিঙ্গুলার মানে ভার্ভের সাথে এস বা ইয়েস যুক্ত হবে এটা তোমরা সবাই জানো এটাতে ভুল করার কোনো ওয়েই নাই তোমরা কেউ ভুল করবে না আমি জানি তো চলে যাও পনেরো নম্বরে Himu is not here he is out সে মানে হিমু এখানে নেই হিমু হচ্ছে বাহিরে কি জন্য বাহিরে আছে ভিজিটিং হিজ আঙ্কেল এখানে ভিজিটেড না এখানে হচ্ছে যেহেতু বর্তমানের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা অতীত বলতেই পারি না বা বলবো না ভিজিটিং কেন দিব কারণ এখানে একে তো এক নাম্বার কারণ হচ্ছে আমরা বলতে পারি যে এখানে আউট আছে প্রিপোজিশন মানে তারপরে আমরা ভিজিট দিতে পারি যে দেখা করার জন্য তার আঙ্কেলের সাথে গেল he is out visiting his uncle তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য সে বাইরে আছে আর কি তাহলে আমরা বি নাম্বার অপশনটা এখানে কারেক্ট দিতে পারি চলে যাও ষোলো নাম্বার অপশনে I never dash see seen sing was seen দেখো এই বাক্যটা আসলে অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইন্ডিভিজেন্টেড সেক্ষেত্রে অবশ্যই আমরা সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ভার প্লুরালে দিব তো এই বাক্যে কারেক্ট হচ্ছে C I never see Chumki anymore তাহলে এই বাক্যটা এখানে সিটাই হচ্ছে কারেক্ট হবে সতেরো নম্বর অপশানে চলে যাও I don't know who dash the chair তাহলে এখানে দেখো একটা বার্ব আছে ব্রেক আমি জানি না কে চেয়ারটি ভেঙেছে কে চেয়ারটি ভেঙেছে অথবা ভাঙে যে যাই বলি না কেন তো এখানে যদি প্রেজেন্ট পারফেক্টেন্স থাকতো এই প্রেজেন্ট পারফেক্টেন্স দিতাম যেহেতু নাই সেক্ষেত্রে I don't know present individuals আছে আমরা সিকোয়েন্স অফ টেন্স অনুসারে সেখানে আমরা প্রেজেন্ট ইন্ডিভিজুয়ালসে দেবো who brokes who brokes the chair sorry who breaks the chair I don't know who breaks the chair কে চেয়ারটি ভেঙেছে বা ভাঙে হু ব্রেকস দ্য চেয়ার চলো আমরা আঠারো নম্বরে চলে যাই এখানে কি বলছে দেখো যে I can not put dash with his insolence এখানে দেখো যে পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা তাহলে সেক্ষেত্রে আমরা আপ দিতে পারি পুট আপ উইথ মানে কি টলারেন্স সহ্য করা রাইট সহ্য করা তাহলে এখানে পুট আপটা হচ্ছে কারেক্ট আনসার তো এখানে আমরা চোখ কান বুঝে কত নাম্বার দিতে পারি বি নাম্বার অপশনে কারেক্ট দিতে পারি put up put up with his insolence আমি তার ইনসলেন্স সহ্য করতে পারি না দেখো ran I ran dash Nehal at the store এখানে দেখো ইন টু ইন এখানে দুইটা প্রিপোজিশন হয় র্যানের সাথে দুইটা প্রিপোজিশন হয় তো সেন্টেন্স অনুযায়ী যেটা কারেক্ট হবে সেটা তোমাকে এখানে কারেক্ট করে নিতে হবে দেখো র্যান রান ইনটু মানে হচ্ছে হঠাৎ সাক্ষাৎ হওয়া তো এক্ষেত্রে দেখো এই বাক্য সেটাই বলছে যে আই র্যান ইনটু নেহাল আমি নেহালের সাথে সাক্ষাৎ করেছিলাম হঠাৎ করে অ্যাট দ্য স্টোর মানে অথবা নেহালের সাথে আমার একটা স্টোরে হঠাৎ করে সাক্ষাৎ হয়েছিল সেক্ষেত্রে আমরা ইনটু দিতে পারি and into will be the correct answer আচ্ছা চলে যাও বিশ নম্বরে green tea is a good alternative dash coffee তো দেখো অল্টারনেটিভ একটা ওয়ার্ড তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়তে যাও সেখানে অল্টার অল্টারনেটিভের সাথে একদম এক্স্যাক্টলি টু পাবে আর এই টুটাই হচ্ছে কি অল্টারনেটিভ টু মানে কি বিকল্প তাই না তাহলে green tea is a good alternative to coffee মানে গ্রিন টি হচ্ছে কফির একটা বিকল্প হতে পারে বা বিকল্প আচ্ছা চলে যাও একুশ নম্বরে the shops are here shops here মানে এখানকার দোকানগুলো are open from ten A M to eight P M দেখো যে দশটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সেই কথা এখানে বোঝা যাচ্ছে তাহলে ফ্রম টু এটা কিন্তু বুঝতেই পারছো যে থেকে পর্যন্ত সেক্ষেত্রে আমরা ফ্রম টু ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে এখানে ফ্রম আছে তাহলে ফ্রমটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার চোখ কান বুঝে তোমরা ফ্রম দিয়ে দিবে এখানে বাক্যটা কারেক্ট হয়ে যাবে আবার অনেকে মনে করতে পারে যে এক্স্যাক্ট টাইম আছে এখানে আমি অ্যাড দিব তো এটা আসলে এখানে অ্যাট বোঝায় নাই তো যে আমি দশটার সময় ঘুমাতে চাই I went to bed at ten P M এরকম কিন্তু বোঝায় নেই এখানে তো তোমরা আমার মনে হয় যে সঠিক অ্যান্সারটা পেয়ে গেছো চলে যাও বাইশ নম্বরে every one has the right to nationality দেখো সবারই মানে হচ্ছে তোমার দেশের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সেগুলোর অধিকার রয়েছে তো এখানে ন্যাশনালিটি তারা কি বুঝিয়েছে দেখো এখানে the status of belonging to a particular nation এটাই হচ্ছে বোঝানো হয়েছে অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী অনুসারে এটাই কারেক্ট অ্যান্সার আ বে আ হার্ড অফ কাউস এখানে হচ্ছে এক পাল গরু বা গরুর পাল তাই না এক পাল গরু এখানে এক পাল গরু বলতে আমরা এখানে কালেকটিভ নাউন বোঝাচ্ছি আর কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে সেক্ষেত্রে কি হতে পারে এখানে দেখো সিঙ্গুলার ভার্ব আসেই শুধু ওয়াজ আমরা চোখ কান বুঝে এখানে কি দিব ওয়াজ দিয়ে দেবো বাক্যটা কারেক্ট হয়ে যাবে ওকে চলে যাও চব্বিশ নম্বরে I had to run to dash the rickshaw এখানে বলছে আমাকে দৌড়াতে হয়েছিল টু ড্যাশ দ্য রিক্সা তার মানে রিক্সার সাথে তাল মিলাতে আমাকে দৌড়াতে হয়েছিল তাহলে তাল মিলানের যে একটা ফ্রেজ আছে অথবা গ্রুপ ভার্ব আছে সেটা হচ্ছে কিপ আপ উইথ তাহলে এখানে কিপ আপ উইথ রয়েছে চোখ কান বুঝে এটা কারেক্ট দিয়ে দিবা দেখবা অবশ্যই কেউ কাটা দেবেন এটা সঠিক হবে আর this is the correct answer চলে যা পঁচিশ নাম্বারে my uncle who is a cardiac surgeon deals with এখানে হচ্ছে তোমার সাবস্টিটিউশন টেবিল নামের একটা পার্ট রয়েছে সেখানে যদি যাও তাহলে কার্ডিয়াক কার্ডিয়াক হচ্ছে কার্ডিওলজি যিনি হার্ট এর ডাক্তার আর কি যিনি হার্টের চিকিৎসা করেন তাকে কার্ডিয়াক বলা হচ্ছে তো এখানে বলছে my uncle who is a cardiac surgeon deals with মানে তাদের চলাফেরা তাদের ব্যবসায় হয় কাদের সাথে বা তাদের চলাফেরা হয় হার্ট পেশেন্টের সাথে মানে যেহেতু তারা হার্টের ডাক্তার সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ডিলস উইথ হার্ট পেশেন্টস এবং এটাই কারেক্ট অ্যান্সার নিঃসন্দেহ থাকো তোমরা নিশ্চিত থাকো চলে যাও ছাব্বিশ নম্বরে হসপিটেবল হসপিটেবল মানে হচ্ছে আন্তরিক বন্ধু সুলভ বা তোমার হচ্ছে আতিথীয়তা বলতে পারো আতিথীয় এরকম বলতে পারো সেক্ষেত্রে দেখো এর মধ্যে সবচেয়ে সুইটেবল ওয়ার্ড হচ্ছে বি ফ্রেন্ডলি এটাই correct answer choose the meaning of the idioms এখন আমরা ইডিয়ামে চলে যাব যারা ইডিয়াম ভালো জানো বা ভালো পড়েছো তাদের জন্য এটা অনেক সহজ হবে সাতাশ নম্বর প্রশ্ন দেখো under the weather under the weather মানে হচ্ছে ফিলিং আনওয়েল অ্যাকচুয়ালি যখন একটু খারাপ অনুভব করো তখন তোমরা ইডিয়ম হিসেবে আন্ডার দ্য ওয়েল ইউজ করতে পারো সেক্ষেত্রে স্লাইটলি আনওয়েল এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার স্লাইটলি আনওয়েল চলে যাও আঠাশ নম্বরে পুল সামওয়ানস লেক এটার অর্থ হচ্ছে কাউকে বোকা বানানো সেক্ষেত্রে আমরা দিতে পারি ফুল অর ট্রিক সামওয়ান মানে কথার ছলে কাউকে ধোকা দেওয়া আমরা তার মানে বুঝতেই পারছি যে বোকা বানানো এটার একটা ফ্রেজ আছে তোমরা মাস্টার্স বই সহ আরও বিভিন্ন যে বই আছে ওগুলো পড়লেই বুঝতে পারবা what emotion do the following lines expresses how can the bird that is born for joy sit in a cage and see এখানে বলছে যে বার্ডকে আসলে মানে আনন্দের জন্য তৈরি করা হয়েছে বা তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু খাঁচার মধ্যে যখন থাকে সে কিভাবে সে ওখানে থাকে এবং গান গায় এটা দিয়ে এই বাক্যটা দ্বারা মূলত দ্য গ্রিফ মানে অনুশোচনা এটা মানে ইয়ে করা হয়েছে যে গ্রিফ একটু দুঃখ প্রকাশ করা হয়েছে এই লাইনটার দ্বারা তো সেক্ষেত্রে আমরা গ্রিফ এটাই কারেক্ট আনসার দিব তিরিশ নম্বরে চলে যাও the person who has the right to vote in in an election is মানে যার ভোট দেওয়ার অধিকার আছে তাদেরকে কি বলে আমরা তো ভোটার হিসাবেই জানি এবং এই এটা সবাই জানে যেটা ভোটার হবে এটা বলার অপেক্ষা রাখে না আর বলারও কোনো দরকার নেই ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই what is the antonym for timid timid মানে হচ্ছে ভীত তার এই কয়েকটার মধ্যে আমরা পাবো যেহেতু অ্যান্টোনিম বলা হয়েছে বিপরীত শব্দ সেক্ষেত্রে বোল্ড মানে সাহসী তাহলে বোল্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার এটার what is the synonym for resentment এখানে রিজেন্টমেন্ট মূলত বুঝিয়েছে রাগ সেক্ষেত্রে এই অপশানগুলোর মধ্যে আছে কি অ্যাঙ্গার অ্যাঙ্গার হচ্ছে রিজেন্টমেন্ট অনেকেই ইন্ডিগনেশন দেবে কিন্তু আমার কাছে কারেক্ট মনে হচ্ছে এবং অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারি সেটাও বলেছেন রিজেন্টমেন্টের um, সমর্থক শব্দ হচ্ছে অ্যাঙ্গার আমরা চলে যাব তেত্রিশ নম্বর লাইনে তেত্রিশ নম্বর কোয়েশনে one hardly knows what to do here the word one is an example of এখানে one actually one an one no one এগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন হিসেবে জানি সেক্ষেত্রে বি নাম্বার অপশনটি correct an indefinite indefinite pronoun চলে যাও চৌত্রিশ নম্বরে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট আকার্স তাহলে ইন্ট্রা বলতে আসলে নিজের মধ্যেই বোঝায় সেক্ষেত্রে ইন্টারপার্সোনাল মিন্স এখানে উইথ ইন অ্যান ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে correct answer within an individual চলে যাও লাস্ট সর্বশেষ পঁয়ত্রিশ নম্বরে I will do better then that I eat I will eat nothing for dinner tonight this lines from Somerset Maugham's the luncheon একটা লাঞ্চন একটা কবিতা সেখানে এই সেখান থেকে লাইন দুটো নেওয়া হয়েছে এই লাইন দুটো আসলে কিভাবে বলা হচ্ছে আইরনিক্যালি হিউমোরাসলি সিরিয়াসলি আর স্যাডলি অবশ্যই এটা হিউমোরাসলি বলা হচ্ছে ধরে রাখো যে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আশা করি তোমরা অ্যান্সারগুলো পেয়ে গেছো এখন সবাই জানাও কে কত পেয়েছো ইংরেজিতে এবং অন্যান্য যে পার্টগুলো আছে আমি সময় পেলে দিব সময়ের অভাবে আমার সবগুলো পার্ট দেওয়া সম্ভব হচ্ছে না যদি সময় পাই তাহলে অন্য পার্টের সমাধান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আর এখন আমাদের বলো আমাকে বলো এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কত পেয়েছো ইংরেজিতে ধন্যবাদ সবাই ভালো থাকুন